এই বেটা তুই কি শুরু করছো হ্যাঁ খালি পাড়ার মতো খাইতেই আছে আর কোনো কার নাই তোর হ্যাঁ ভাই মোটো খাইতেই ভাল লাগে oh, খা তুই ঝোলার খাওন খা তুই যে মোর ভাই ইয়া পরিচয় দেওয়ার কোনো রাস্তা নাই বুঝছো তুই এমন কেন তুই আমার মতো হইতে পারো না কি সুন্দর যে স্মার্ট ব্লুটুথ ব্লুটুথ বয় তুই এমন ব্লুটুথ বয় হইতে পারো না হ্যাঁ তুই ভালো হবি কবে হ্যাঁ Não, vai.